শরিক হয়ে যান আমি আপনাদেরকে একটা মাহফিলে দাওয়াত দিচ্ছি আমাদের সকবাজার কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসার বার্ষিক মাহফিল চকবাজার কুমিল্লা ইসলামী আলিয়া কামিল মাদ্রাসা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হাসবি রব্বি لا ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد আহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ কায়েল ঘুমে ওলিও কা হযরত আব্দুল কাদের কা কায়েল ঘুমে ওলিও কা খাজায়ে আজমিরি কা मान दिए हम सब दिल से मान दिए हम सब दिल से कहना शाहपुरी दरबार দরবার কা আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হক লা ইলাহা ইলাহা না আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলো ইয়ার সোল আল্লাহ আমার নবী বলে তালহা পিঠের মধ্যে শুধু রক্ত এই মুহূর্তে যদি আমার মুখের গোড়া দিয়ে একটা সুই ঢুকাইয়া দেয় হাসবো না কাঁদবো আমার নবী বলে ও তালহা তোমার পিঠের মধ্যে তীরের আঘাত লাগে এরপর তুমি আমার এমন ভাবে জড়াইয়া ধরে রাখছো তার কারণ কি ও তালহা এদিকে নীরব মাথা লাগাবেন না একদম নীরব মৌমাছির মধ্যে বসে থাকবে তুমি কি ব্যথা পাও না এই ব্যথার কথা বলার সাথে সাথে তালহা মুসকি মুসকি হাসে আমার নবী ডাক দিয়ে বলে তালহা ব্যথা পাইলে কেউ হাসে না তুমি কেন হাসরে পাগল তালহা তালহা ডাক দিয়া কই নবী গো ব্যথার কথা বলেছেন এই জন্য আমি হাসি তাইলে একটু আগে জড়াইয়া ধরিয়া তুমি কেন কাঁদলা তুমি কি ব্যথার জন্য কাঁদো নাই কয় না না না আমি কান্দি কেমনে আমার জানের জান প্রাণের প্রাণকে তারা তীর মারে এটাকে বলে প্রেম পাগলামি করি মনে করেন ওয়াজি বুঝি পাগল আমি করি মনে করেন অনেকে পাগল কয় পাগল করে আমি কি সুনিয়ত বুঝি না আমি কি ইসলাম বুঝি না আমি কি এত পাগল যে ইসলামে আমি নাটের গরু খেলবো না না খুদার কসম করে বলি আমি একটু হেকমতে পোলা পান্দ্রে সুন্নি বানাইতে চেষ্টা করি এই জন্য একটু শান গাই জিকিরাজকার করি এইগুলো না করে আমি ওয়াজ করতে পারি ও যুবক শূন্য যাও তাহিরির যদি হৃদয়টা যদি বোতাম সিস্টেম হইতো রে খুললে দেখাইয়া দিতাম আমার নবীরে আমি কত ভালোবাসি আমি হাসি কেন জানেননি আপনি নবী দিয়ে আমার ব্যথার কথা কইছেন এই জন্য আমি হাসি কই তুমি কে ব্যথা পাও না তালহা ডাক দিয়ে কর নবী গো পিঠের মধ্যে যদিও বিষের তীর লাগতেছে এই জন্য আমি হাসি আমার নবী কয়ে তালহা যেইভাবে তোমার রক্ত ঝরতেছে তুমি মনো বাঁচবা না এরপরে তালহা আরো বেশি বেশি হাসি শুরু করছে আমার নবী বলে তালহা গো মরণের কথা শুনলে কেউ হাসে না মরণের কথা শুনলে সবাই কান্দে ওসমান রাজি আল্লাহ তালানহু জান্নাতের টিকিট পায়াও কবরের কথা মনে হলে কান্ত মরণের চিঠি যখন আসবে আমার কালিমার তালকি দিও বারে বার মরণের চিঠি যখন আসবে আমার খালি মার চেহারা তোমার তাহিরি পাগল তোমার তালহার মুসকি মুসকি হাসে এতগুলো আলেম বসাই রেখে ওয়াজ করার যোগ্যতা আমি তাই নাই বিয়াদবি করতেছি মাফ ফিরে দিয়ে তালহা শুধু মুসকি মুসকি হাসে আমার নবী কো তালহা মরণের কথা শুনলে কেউ হাসে না তুমি কেন হাসো কয় আপনি মরণের কষ্টের কথা কয়েছেন এই জন্য হাসি কয় কেন কয় যেখানে আপনি নবী আমার সিনার মধ্যে যে নবীদের দেখলে মরণের জ্বালা থাকে না জ্বালা জুড়ায় না জ্বালা জুড়ায় না রে জ্বালা জুড়ায় না জ্বালা জুরাই না এই তালহা এই পাবে নবীরে জোরায়া দইরা রাখা আবার নবীরে জোরায়া দইরা রাখছে তালহা তালহার পিঠের মধ্যে তীর ওই তীরের আঘাতে এই তালহা আমার নবীরের এমনি জড়াইয়া রাখছে শরীরটা একেবারে নাচতে নাবুদ হইয়া গেল রে শরীরটা একেবারে নাচতে নাবুদ হইয়া গেল না তালহা নবীরে জড়াইয়া দইরা রাখা আস্তে আস্তে শরীরটা নিচের দিকে চুল্লা গেছে গো নাই নাই তালহা নাই নাই নাই আমার তালহা নাই হইয়া নবী এইভাবে তালহার জোর জড়াইয়া নিচে ধরতে গেছে রে বিয়া বিয়াদবরা সুযোগ পাইছে ক এই তো সুযোগ যায় এখন পাথর বাইরাতে দে আমার নবী মাতা মুবারকটা যখন নিচের দিকে করলো এত বড় একটা পাথর আমার নবী হেলমেটের মধ্যে এমন ভাবে আঘাত করছে গো আমার নবী করাটা ভাঙ্গা দুইটা করা আমার নূরের নবী মাথা মুবারকে দুইটা আর একটা কামড় মারলো যেই নবীর দন্ত মুবারক সম্পর্কে আয়েশা সিদ্দিকা কইছে আমার নবী যখন হাসি দিত আমার নবী নুরানি জবর মুবারক থেকে নূরের জ্যোতি বাইর হইতো দন্ত মুবারকে পাথর মাইডা দিছে আমার নবী মুখের মতে এমন ভাবে ধরছে রক্ত মুবারক বায়া বায়া দাড়ি মুবারকের মাথায় যখন আসছে আল্লাহ ডাক দিয়া বলে জিবুরাই হি নবীর কাছে যা নবীর রক্ত মুবারক যদি এক ফুটা নিচে পড়ে রে এই জমিনে কেমন পর্যন্ত আর গাছপালা হবে না ইয়াসিন পাগলারে ওই জীবনে একবার পাখা বিছাইয়া দিলেন নিচে দ্বিতীয়বার যখন ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাইব ছুরিটা গলায় আল্লাহ বললেন যে জিবরাইল জান্নাত দিকে একটা দুম্বা লইয়া ইব্রাহিমের সামনে হাজির হইয়া যা মাথা রক্ত মুবারক কোন সরসর করে দাড়ি মুবারকের মাথায় দাঁড়ানো ফোটাটা পড়তে তো সময় লাগে না আমার আল্লাহ বলে জীবনাই যাও যাও যাও আমার বন্ধুর রক্ত মুবারক জমিনে ফরার আগে ওই রক্ত মুবারক তোমার হাতে নিয়ে না নবীর খুঁজতে খুঁজতে গো যাইয়া দেখলেন আমার নবী একটা গর্তের ভিতরে পড়া নবীর দন্ত মুবারক দিয়া রক্ত মুবারক জরে ওই সাহাবি মনে মনে ভাবলেন একটু বালু দেই বালু যতই দেয় রক্ত মুবারক শুধু জরে এবার সাহাবি মনে মনে আর বালু দিব না আমার নবীর দন্ত মুবারকের গোড়ার মধ্যে জিব্বাটারে এটি ক্ষেত আছে না ভাই এটি ক্ষেতের মধ্যে ক্ষেতের লাইল দেয়া পানি দেয় কি কয় দেবে ড্রেন দিয়া ওই ক্ষেতের পানি দেয় ড্রেন দিয়া ওই সাহাবি বলেন আমার নবীর দাঁতের দন্ত মুবারকের গুড়ার মধ্যে আমার জিব্বাটারে একটা পানির ড্রেন বানাইয়া দিলাম এই আওয়াজে মানি না জোরে বলো আল্লাহ আকবার জিব্বাটাকে ড্রেন বানাইয়া দিলাম যতগুলা রক্ত মুবারক জড়তেছে আমার জিব্বার ড্রেন দিয়া আমি সব পেটে ঢুকাইয়া দিছি আমার নবী রক্ত মুবারক পান জিব্রাইল আলাইহিস আসলো আয়েশা ডাক দিয়া রাসুল আল্লাহ নবী গো ইয়া রাসূলুল্লাহ মায়ার নবী কি করবো কয় না এখানে হবে না আল্লাহরে ডাক দিয়ে আল্লাহ যেই নবীরে তুমি খলিলুল্লাহ বলো নাই যেই নবীরে নাজিবুল্লাহ বলো নাই যেই নবীরে তুমি সফিউল্লাহ বলো নাই যেই নবীকে তুমি হাবিবুল্লাহ বলেছ এই হাবিব দন্ত মোবারক ভাঙ্গা গর্তের ভিতরে ভরা তুমি আল্লাহ কোন দিনের জন্য দুনিয়া সাজাইছো আমি জিব্রাইলে একবার তুমি অনুমতি দাও এই কাফের গোলার আমি মাটির সঙ্গে মিশাইয়া ফালা আল্লাহ আল্লাহ এটা আমার সিদ্ধান্ত না আমার বন্ধু যা করে তা কি বুঝলেন কি বুঝলেন আমার বন্ধু যা বলবো তা আমার নবী যদি সেই দিন কইতো আল্লাহ কে আমত ঘটাই দো কেয়ামত ঘটাই দিত আমার নবী যদি বলতো এদেরকে নাচতে না বোধ কইরা ভালো নাচতে না বোধ কইরা ফেলতো এবার জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে গেলেন আমার নবীজি এইভাবে গর্তের মধ্যে পড়ে আছেন আর নবীর সাহাবি যাইয়া নিচে দিয়া জিব্বা তার ডেনের মতন লাগাইয়া দিয়া পইরা রয়েছে এরপরে জিব্রাইল আমি গেলাম গর্তের কাছে আমি মনে করছি নবী বুঝি ব্যথার কারণে বুঝে কান্দাছে আমি আমার দেখলাম নবী কান্দে আমি দেখলাম আমার নবী নিজের জন্য কান্দে না ব্যথার জন্য কান্দে না আমার নবী সে উন্নতি উন্নতি বলিয়া কি বুঝাবো রসুল্লার ভালোবাসা কি জিনিস জিব্রাইল আলাইকি সালাম আমার নবীকে ডাক দিয়া কর ইয়া আল্লাহ নবী গো ও মায়ার নবী দয়ার নবীজি আমি জিব্রাইল এসেছি আপনি নবী বলে দেন আমি কি করবো উদ্রিকে আমার পাখা দিয়া আশ্রয় আশ্রয় মাইরা ফালায় আমার নবী বলে জিবরাই আমি নবী তো গজবের নবী না আমি নবী তো রহমাতুল্লিল রহমতে আলো নূরে সাম রহমত সাহাবারা আদর বানাই গান বলো না সাহাবারা আতর বানাই গজল গেলে খারাপ লাগে তাহলে হাত তোলেন হাত তোলেন সবে হাত তোলেন ঘুম চলে যাবে রহমতে আলো নূরে সাহাম রহম নূরে গাম বলো সাহাবিরা আতর বানাই গাম উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম তাহার মাঝে খুদবা দিতেন রাসুল আকরাম এ উস্তুনে হান্না নাই একটা খেজুর গাছের নাম যাহা খুদবা দিতেন রাসুল রাম গাছটা নবীর বীর এ খাদিতে রহে নবীর বীর কাদিতে রহে হত বাখ ইলা যত কে রাম বল হত বাখ ইলা যত কে রাম বল রহমতে আলো নূরে মুজাসাম রহমতে হা সাহাবিরা আকর বানায় ওই নবীজির ঘাম মুবারক সাহাবিরা আকর বানায় একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা আল্লাহ আকবার এক মহব্বত জিকিরি করেন আল্লাহ আল্লাহ আল্লাহ কি আমরা তোমার মাসাল্লাম ডাকি আমরা তোমারে মাসাল্লাম আজকের মাহফিল কবুল করো গো আজকের মাহফিল কবুল গো আমার নূর নবীর খাতি রে মশাল্লা মাদুদ ডাকি আমরা তোমার আজকের জিকির কবুল আজকের আমার পাঞ্জা তোদের খাতি রে মাশাল্লাহ মাবুল মাওলা রে ডাকি আমরা তোমার রে মাশাল্লাহ now and now and now and now আমার মা পাতে মার সঙ্গে দেয়ে মাসাল্লাহ মাবুদ মৌলা রে ডাকি আমরা তোমার রে মারহাবা মুর্শিদ মুর্শিদ কই আমার ঘুমাসে না নয়নে আমার বলি বাবু বাগ মুর্শিদকে মহনে মশলা মুর্শিদ মুর্শিদ কইরায় আমার ঘুমাসে না নয়নে আমার বলিবা মুর্শিদ কে মনে মাসাল্লাহ তোমার প্রেমে পইরা অন্তর হইল চায় তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজ হনি কাটাই মাসাল্লাহ আশ্রাপুরের মানুষ যেই যাহ বললে আশ্রাপুরের মানুষ যেই যাহ বললে আশ্রাপুরের মানুষ যেই যাহ বললে আশরাফপুরের মানুষ যেই যাহা বললে আশরাফপুরের মানুষ যেই যাহা বললে আশরাফপুরের মানুষ যেই যাহা বললে আশরাফপুরের মানুষ যেই যাহা বললে আশরাফপুরের মানুষ যেই যাহা বললে আশরাফপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রাপুরের মানুষ যেই যাহা বললে আশ্রা অগদয়াল রাহাক বাণী সরণে মাশাল্লাহ মুখ বন্ধ রাখেন না কবিরাতের জিকি না হন না হন না গাইয়া কেন দয়াল রহইলা দূরে দূরে প্রেম শিখাইয়া কেন রে দয়াল রহইলা দূরে দূরে নিশিতাহানি রল গো মুর্শিদ নিশিতাহানি রল গো মুর্শিদ বুকে আগুন দূরে নিশিতাহানি রল গো দয়াল নিশিতাহানি রল গো মুর্শিদ বুকে মুখে আগুন ধরিয়ে অগদয়াল রাগমানি সরণে মাসাল্লাহ কহিলা আমি জানি গো মুর্শিদ নামের আছে কত জালাহ মাসাল্লাহ আমি বুঝি গো মুর্শিদ নামের আছে কত জালাহ মাসাল্লাহ হ্যাঁ, এই জনমে প্রেম করিয়া কের সে বালা হাই গো কের সে বালা মশল্লু এই জগতে প্রেম করিয়া কের সে বালা হাইগো আমার ভিতর কহিলা আমি জানি গো আমি বুঝি গো দয়ালের প্রেম আছে কত জাল্লাহ মাশাল্লাহ লা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার কারা কারা বেজার হাত তোলেন সবাই কি খুশি আসলে খুশি কারা কারা খুশি হাত তোলেন আসতে কেউ দিয়ে নামি দিতেছি সোজা করে পাগলা ইয়াসিন পাগলার একটা শুভেচ্ছা দিলেন যে বহুত কষ্ট করে বাবা আমার সংগ্রহ করছে এই ডেকোরেটর যিনি মালিক উনি আমাদের এলাকার অত্যন্ত নম্র ভদ্র এবং ভালো মানুষ বাতেন ভাই কোর আব্দুল বাতেন ভাই খুব ভালো মানুষ দেখেন কি সুন্দর গেট করছেন আর এই যে এই আয়োজনটা আর আপনাদের উপস্থিতি সব মিলিয়ে আপনারা কি খুশি না মেজাজ আর অন্তর থেকে মানে হৃদয় থেকে হৃদয় থেকে একটা কথা বলবেন এখন সত্যি করে বলবেন আমি যে এতক্ষণ কথা বলছি কারোর বিরুদ্ধে একটা কথা বলছি আমি তো বিশ্বাস করি যতক্ষণ কাহার বিরুদ্ধে কথা বলবো ততক্ষণ আমি একটু জিকির করে ফেলছি কথা ক্লিয়ার আমি এতক্ষণ জিকির করে ফেলছি সময় তো নষ্ট করে লাভ নেই বিচার হবে কর্মগুণে কতক্ষণ ঠিক কিনা বিচার হবে কর্ম অনুসারে হাসরের ময়দানে কতক্ষণ ঠিক কিনা কেউ করে নবীর লইয়া মাটির ব্যবসা কেউ করে নবীর লইয়া নূরের ব্যবসা তুমি যে নবীর লইয়া মাটির ব্যবসা করো তোমার রক্ত আরেক বেটা খাইতার বুঝি তো নবী রক্ত মুবারক পান করে ফেলছে লইয়া দমাই রাখছি জিকির দিয়া আচ্ছা বুঝছি ফার্ম দিয়েন না আসতে আপনারই তুই আমি জিকির করছি আল্লাহ আল্লাহ জিকির ওই ভিতরে দোহাইছে ফুলা তো নয় জন আগুনের এগুলা কন্ত তুই কি সব বিবাহ হাসর মাঠে এত আল্লাহ আল্লাহ করতেছে এটার ভিতরে গান রয়েছে ভিউয়ার্স বারবার লাগে আর ইনকামের দান্দা করতে ইনকামের দান্দা আর ইউনিভার্সিটি কিছু মায়া বাইরেছে এখন শর্ট শর্ট কিছু ভিডিও বাইর বক্তারা যে রিওয়াজ করে তারা মডেলিং করে ধরার কখনো ব্যস্ত নাই তোরা দুই দিন পরে যাইবি এমনি এমনি রাস্তায় সুইসাইড করে মরবি এখনো সময় আছে হুজুর আর ওয়াজ ব্যঙ্গ করিস না নাইলে টটকরা ভেয়া হয়ে যাবো হুজুরা যেমনি কথা কয় হ্যাঁ রাইনে ভঙ্গি করে খিদে জানে বাইরেছে কথা কয় আরেকজন কি করে টিকটক খাইছে আমারে টিকটক টিকটক বানাইলি আপনার রক্ত আম্মির বউ একাই তার বলি আপনার প্রস্রাব খাইতার বলি তো নবীর প্রস্রাব মুবারক পান করছে উম্মে আইমান আর উহুদের যুদ্ধে গর্তের ভিতরে মালিক ইবনে সেনান পান করছে নবীর রক্ত মুবারক তো তোমার রক্ত আমি পান করা হারাম নবী যদি আমরার মতোই মানুষ হবে আমরা যে বিধান নবীর তো একই বিধান হওয়ার কথা হাকিম লড়ে হুকুম লড়ে না এ মৌলবী নবীর বেলায় ভিন্ন কেন কুমিল্লা কয় আমি বালানা বুড়িসঙ্গ কয় আমি বালানা ব্রাহ্মণবাড়িয়া কয় আমি বালানা সিটাগাঙ্গ কারিবালা না কচুয়া তো কারিবালা আমিও আজকে কয়া যাই কুমিল্লা শহরে আমি তো বালা না বালা লইয়াই থাকবো আমি কি কাউকে বকা দিয়েছি কষ্ট হচ্ছে আপনাদের আমার জন্য দোয়া করেন আমাদের এখন আসতে প্লিজ আমাদের এ তরুণ আসতে শেষ করে দিচ্ছে বাবা আমাদের আর বাবা আসতে রাখেন না আমাদের এখানে দেখেন প্রায় বিশ জন পঁচিশ জন আলেম আছে আমরা সবাই কিন্তু এক একজন মাহফিলের বক্তা আজকে আমরা যে পরিবেশে বসছি এক একজন এক এক মাফিয়ার প্রধান বক্তা সবার সাথে আমার নামের পরিচয় না থাকলেও চেহারার পরিচয় আছে অনেকের সাথে নামের পরিচয় আছে আমরা এই সুন্নি এই আলেমগুলো যে তরুণ আলেমগুলো যে একসাথে বসছি এর মধ্যে আমি একটু মুরব্বী না মুরব্বী হ্যাঁ আচ্ছা আমরা এই সুন্নি আলেমরা যদি এক থাকি কেমন লাগবো আজকে বইলা দিয়া যায় যার যার পীর তার তার সুন্নি জামাত এক কাতার সুন্নতের প্রয়োজনে যে কোনো ময়দানে যদি ডাকা হোক খানকা ফালাইয়া সব পীর মাসের তার বুড়িদান নিয়ে সেই মাঠে হাজির হতে হবে বাচ্চা থাকবো আজকে আমি তাহির কথা বলতেছি কত মানুষ কত কথা কয় আমি একবারই বলছি মাথায় সাদা কাপড় থাকে একটা না একটা সাদা কাপড় থাকে এই যে আমার কাপড়ের কাপড় হবে কাউকে ভয় করে কথা বলবেন না নবীর ক্ষেত্রে কাউকে ছাড় দিবেন না নামাজ রোজা হজ জাকাত আপনি করেন ভালো কথা আমার নবীর সানের পরিপন্থী কেউ কথা বললে আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো নবী ক্যামেরার মতো বললে ইমান থাকবে আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলি আবেন এখানে দুইটা কাগজ আসছে আসতে আরে বাবা আমি আমি তো সব কমু আমি তো বলবো বাবা এখানে একটা কাগজ আসছে হুজুর ইংরেজিতে একটা গজল বলবেন আমরা বাঙালি মানুষ বাংলা ভাষার জন্য বহু যুদ্ধ করছি এটা আজকে আপাতত দরকার নাই আরেকজন বলছে হুজুর আপনার আজান দেওয়ার জন্য এই কথাটা কি আপনারও কথা এমন জানলা আমি কাইটা দিলাম মনে করছি একটু বাবা একটু আদান পারল না আচ্ছা তাহলে নীরব থাকতে হবে কেমন গেছেন ভাই একটা দিয়ে আজান আপনার কমিটির মূল ওই একটা বাউন্ন নাম কো বাবা কেউ ভাই দিয়ে ভিডিও পাগলা ভাই আসতে বাবা কষ্ট নিয়েন না হ্যালো এই ইকোড আছে না ওয়ান টু থ্রি এইভাবে কাবজাব করিস না তবে আজকের মাইকটা অনেক ভালো হ্যাঁ, রিয়েলি ভালো বিশাল আল্লাহ চাললে মার হাবা যেই বেটা দুই মাফি কই যায় আজান দেয় সেই বেটা বুঝতে কত কষ্ট এমনি সাইডটা ছুটে দেয়া মসিদ আজান দেওয়া সহজ ওই আর দুই ঘন্টা চিল্লাইয়া আজানের বোকাল ঠিক রাহাটা আসলে অনেক খুশি আপনার দোয়া আছে বলে সম্ভব আস্তে আবার প্রথম দিকে দিতেছি রেকর্ড করে الله أكبر أشهد أن لا إله إلا رسول الله أشهد أن محمدا কিছু যে সন্ধ্যাবেলা ঘুমাই গেছে এই নিজেতে সহালে বলতে না পারে যে আমরা আসাম দালাইছি আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিয়া নবী